আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জানাতুল ফেরদৌসি প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগের আওতায় এলো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাবমেরিন কেবলের মাধ্যমে গতকাল রাতে পরীক্ষামূলক জাতীয় গ্রিড লাইনের সাথে কুতুবদিয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয় আজ দুপুরে কুতুবদিয়া বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এ সময় তিনি বলেন কুতুবদিয়ায় বসবাসরত প্রায় দুই লাখ মানুষ এই প্রথম বিদ্যুৎ সংযোগ পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করার কথা রয়েছে এ সময় প্রকল্প পরিচালক প্রকৌশলী ফারুক আহমদ সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আগামী তিরিশে এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা অবাধ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন করতে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে কেন্দ্র ও শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে এছাড়া শিক্ষার্থীদের আগমন ও আসন নিশ্চিতকরণ প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ বোর্ড নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা প্রাথমিক স্বাস্থ্যসেবার সরঞ্জাম প্রস্তুত রাখা ও কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার লাইব্রেরি বা ফটোকপিয়ারের দোকান বন্ধ রাখা সহ সংশ্লিষ্ট বিষয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় উখিয়ায় দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে আজ উপজেলার জালিয়াপালং ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন union Parishad chairman S M Syed Alam এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ চাল বিতরণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান পাঁচটি ইউনিয়নের আঠাশ হাজার ষাটটি দুস্থ পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হচ্ছে আজ এবং আগামী শুক্রবার ও শনিবার তিন দিন ব্যাপী চাল বিতরণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ প্রতিপাদ্যে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে বাছাইকৃত কার্ডধারীদের এসব চাল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার এ সময় প্যানেল চেয়ারম্যান সৈদুল করিম ও ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ নুরুল কাদের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বিতরণ অনুষ্ঠানে দুইশো জন উপকারভোগীদের মাঝে প্রতি মাসে তিরিশ কেজি করে প্রতিজনকে নব্বই কেজি চাল বিতরণ করা হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে আলেম ওলামাদের মাঝে অর্থ প্রদান করা হয়েছে আজ দুপুরে বড় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নিজস্ব তহবিল থেকে একশো জন আলেম ওলামার মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র এক মাওলানা মুজিবুর রহমান এমপির প্রতিনিধি হিসেবে এ অর্থ বিতরণ করেন এ সময় ইউপি সদস্য ও উপকারভোগী আলিমগণ উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা এগারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সিহরির শেষ সময় ভোর রাত চারটা পনেরো মিনিটে জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে বিকেল তিনটা একান্ন মিনিটে চলবে রাত দশটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দশটা উনপঞ্চাশ মিনিটে চলবে ভোর চারটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে ভোর আট চারটা আটত্রিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা এক মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে